কাবা ঘরটার নাম কি ইত্তাখাদাল্লাহু বাইতান ফিদ দুনিয়া আল্লাহ দুনিয়াতে একটা ঘর নিলেন নিজের নামের ঘর ওটা বাইতুল্লাহ কিন্তু আল্লাহ কি ওই ঘরে থাকে থাকে না কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা উনার ঘর এটা এত বরকতময় ঘর পৃথিবীর অনেক মানুষের হাত এই ঘরের মধ্যে পড়েছে ফেরেশতারা প্রথমে এই ঘর তৈরি করেছে আবার এই ঘরের একেবারে উপরে বাইতুল মা আমুন নামে একটা ঘর আছে না নাই আমরা কাবার চারদিকে তাওয়াফ করি ফেরেশতারা তাওয়াফ করে বৈতুল মামুরের চারপাশে সত্তর হাজার করে ফেরেশতা ঢুকে এবাদত করে বের হয়ে যায় up to the day of judgement কেমত পর্যন্ত আর কেউ আরেকবার ওই বাইতুল মামুরে ঢোকার সুযোগ পায় না কন সুবহান আল্লাহ তার ঠিক বরাবর নিচে আমাদের কাবা প্রথমে এই কাবাকে তৈরি করলো ফেরেশতারা তারপর তৈরি করলো সৈয়দনা আদম ওনার হাত লাগলো সৈয়দনা নূহ আলাইহিস সালামের সময় এমন প্লাবন হলো বন্যা ফ্লাট ড্রাস্টিক্যালি ফ্লাট সব ভেঙে চুরে শেষ কাবাও শেষ নুহ আলাইসাল্লাম নেমে আবার বানালেন এরপর বানালেন ইব্রাহিম আলহিসাল্লাম পড়েন সুবাহ আল্লাহ আল্লাহ একটা ফ্রেম দিলেন ইব্রাহিম এতটুকু উঁচু করবা আমার ঘরটাতে এতটুকু প্রশস্ত করবা এতটুকু লম্বা করবা কিন্তু উনি তো এত লম্বা না এত লম্বা করবে কেমনে নাগাল পায় না বানানোর পরে দাঁড়িয়ে আছে আর উপরের দিকে উঠতে পারে না আল্লাহ বললেন ডোম ওয়ারি এবার it am standing a beautiful stone from paradise আমি জান্নাত থেকে একটা স্পেশাল পাথর পাঠিয়ে দিচ্ছি ইব্রাহিম ওইটার উপরে দাঁড়াও উপরে উঠতে মন চাইলে উঠে যাবে নিচে নামতে মন চাইলে নেমে যাবে মাকাম ইব্রাহিম জান্নাত থেকে আসা ওই পাথর কাবাঘরের পাশে আজও আছে না নাই উনি দাঁড়ালেন Yeah.